এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো আশা করি সেখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশ বা ভ্যাকসিনের নামটি জেনে নিতে পারবেন সো কিভাবে আপনি সার্চ করবেন সেই বিষয়টি আমি শেয়ার করছি সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় থার্টি থ্রি অ্যাপ্রুভড ভ্যাকসিন রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং একশো সাতানব্বইটি কান্ট্রিজ উইথ অ্যাপ্রুভড ভ্যাকসিন এবং টেন হু ভ্যাকসিন রয়েছে এবং এখানে একশো চুরাশিটি ভ্যাকসিন ক্যান্ডিডেটস রয়েছে এবং ট্রায়ালে রয়েছে ছশো তেত্রিশটি এবং seventy two countries with vaccine ট্রায়ালসে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন ধরুন আপনি বাংলাদেশি বা বাংলাদেশে বসে আপনি যে টিকাটি নিয়েছেন সেই টিকাগুলো কোন কোন কান্ট্রিতে অ্যাপ্রুভাল সেটি জানবেন তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আমি সরাসরি গুগলে চলে যাই উইকিপিডিয়াতে আসার পরে যখন আমি সার্চ দিলাম যে বাংলাদেশে কোন কোন ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল রয়েছে এখানে আপনার একটি লিস্ট দেখতে পাচ্ছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা অ্যাপ্রুভাল রয়েছে তারপরে এখানে সিনোফার্মা রয়েছে ফাইজার রয়েছে তারপর সিনোভ্যাক রয়েছে এবং মডার্না প্রায় এখানে দেখতে পাচ্ছেন ষাটটির মতো ভ্যাকসিন বাংলাদেশে অনুমোদিত তার মানে যারা বাঙালি রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন তারা এই ভ্যাকসিনগুলো নিচ্ছে বাংলাদেশে অবস্থান করে আশা করি বুঝতে পেরেছেন এখন এই ভ্যাকসিনগুলো নিয়ে আপনি কোন কোন কান্ট্রিতে যেতে পারবেন সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আবার ফিরে আসলাম পুরন আবার পুনরায় ওয়েবসাইটটিতে এখানে দেখতে পাচ্ছেন একশো সাতানব্বই কান্ট্রি অ্যাপ্রুভড রয়েছে ভ্যাকসিন সেই কান্ট্রিগুলো কি আমি এটি নতুন ট্যাবে চলে আসলাম আমি আপনি সরাসরি মোবাইলেও এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনি সরাসরি দেখতে পারেন আপনি যদি স্ক্রলিং করে নিচে চলে যান যে কোন কোন কান্ট্রিগুলোতে অনুমোদিত এখানে আফগানিস্তান দেখতে পাচ্ছেন আফগানি আফগানিস্তানে দুটো ভ্যাকসিন অ্যাপ্রুভাল রয়েছে আলবেনিয়াতে চারটি এভাবে দেখতে পাচ্ছেন বাকি কান্ট্রিগুলোতে যে ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল রয়েছে এবং ট্রায়াল রয়েছে সবগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এখানে শো করছে আশা করি আপনি এখানে বুঝতে পারছেন এটা ভ্যাকসিন ট্রায়ালস আর এটা হচ্ছে অ্যাপ্রুভাল ভ্যাকসিনগুলো সো আপনি বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছেন বাংলাদেশে প্রায় ষাটটির মতো ভ্যাকসিন অ্যাপ্রুভাল রয়েছে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগই বা সৌদি আরবে বা কাতার বা দুবাইতে প্রবেশ করে তো তারা যদি দুবাই বা সৌদি আরবে যেতে চায় তাহলে কোন কোন ভ্যাকসিনগুলো নিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে যেতে হবে আপনি সৌদি আরবে চলে আসছে পিসকলিং করে সোজা নিচে চলে আসবেন সৌদি আরবিয়া সৌদি আরবিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটি ভ্যাকসিন সৌদি আরবে অনুমোদিত সেই চারটি ভ্যাকসিন ভ্যাকসিনগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আসার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমে রয়েছে মর্ডানা এরপর ফাইজার এরপর স্যানসেন এরপরে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা এই ভ্যাকসিন সৌদি আরবের মধ্যে অনুমোদিত আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে এই চারটি চারটির যে কোনো একটি নিয়ে আপনি সৌদি আরবে অনায়াসে প্রবেশ করতে পারেন এভাবে আপনি যদি এখানে জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দেন তাহলে আপনি আমরা কাঙ্ক্ষিত কান্ট্রির স্ট্যাটিস্টিকটি জেনে নিতে পারবেন এবার আসি অন্য একটি কান্ট্রি ধরুন কাতারের কথা যদি বলি বা কাতারের মধ্যে দুটো ভ্যাকসিন অনুমোদিত রয়েছে সেই দুটো ভ্যাকসিন কি কি আমরা একটু জেনে নিই এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সেই ভ্যাকসিনের নামগুলো প্রথমে রয়েছে মডার্না এরপর রয়েছে ফাইজার এই দুটো কাতারে তার মানে বাংলাদেশ থেকে যদি আপনি কাতারে যেতে চান তাহলে এখানে যে কোনো একটি আপনাকে দিয়ে তারপর কাতারের মধ্যে প্রবেশ করতে হবে একইভাবে আপনি যদি সরাসরি ইউএস ইউএস এর মধ্যে প্রবেশ করতে চান তার মানে আমেরিকাতে যেতে চান তাহলে আপনাকে কোন কোন ভ্যাকসিন নিতে হবে সেটি আমি এবার শেয়ার করছি কাতার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে প্রায় নব্বইটির মতো ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে এবং তিনটি অ্যাপ্রুভাল সো আপনি যদি সরাসরি কোনো একটি ট্যাবে চলে যান তার মানে আপনি এই কান্ট্রিতে প্রবেশ করেন তাহলে কোন কোন ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল ফাইজার মরানা এবং জনসন এই তিনটির যে কোনো একটি নিয়ে আপনাকে বিদেশে যেতে হবে তার মানে আমেরিকাতে যেতে হবে এখানে একটি কথা বলে রাখা ভালো আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন ধরুন আপনি আপনার বাংলাদেশ থেকে যে ভ্যাকসিনটি নিয়েছেন সেই ভ্যাকসিনটি আপনার কাঙ্ক্ষিত যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশে অনুমোদিত নেই তাহলে আপনি কি করবেন এ ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে বা একজন স্পেশালিস্টের সাথে একটু আলোচনা করবেন আলোচনা করে তিন মাস বা ছয় মাস অপেক্ষা করার পরে আপনার কাঙ্ক্ষিত ভ্যাকসিনটি নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে চলে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটি এই পর্যন্তই আমি আর দীর্ঘায়িত করছি না আশা করি আমি আপনাদেরকে মূল তথ্যটা দিতে পেরেছি আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন যাতে আপনার মতো সবাই উপকৃত হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে অনেকে হয়তো জলপথে বা স্থলপথে বা আকাশপথে বিদেশে যেতে হয় সুতরাং যাওয়ার আগে অবশ্যই আপনি যদি এই জিনিসগুলো জেনে যান তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much my heart এবং বেশি বেশি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care